আপনি আমার গুহায় আলো খুঁজছেন অন্ধকার অনাবাদী গুহায় আমি কৃতদাসী আমায় সিংওয়ালা মহিষ কিংবা বিরাট সিংহের সঙ্গে লড়াই করতে দেওয়া যায় আমার শরীরের চামড়ায় ইচ্ছে মতো জীব ডুবিয়ে তারপর সেই চামড়া কেটে আপনার ঘরের শৌখিন শখ বানানো যায় কিন্তু আমার গুহায় আলোর গন্ধ পাওয়া যায় না আমার চোখ নিয়ে আপনি লিখেছিলেন এ সমুদ্রের তীরে বসে এক চুমুকে শেষ করবেন এর জলরাশি তারপর ধুধু বালিতে হারিয়ে যাবেন নেশাগ্রস্ত আপনাকে দেখে পৃথিবী জিজ্ঞেস করবে হলাম কবি আমি সামান্য কৃত আমার চোখে বল্লম গেথে দেওয়া যায় উদ্ধত দৃষ্টি ছেদ করে বলা যায় তুচ্ছ নারী তোরে অন্ধ দৃষ্টি সঠিক এখন কিন্তু আমার চোখে মরুদ্যান আমি এমতো অঞ্জনের নাম রেখেছি স্বপ্ন আমার শরীরের সমস্ত উঁচু নিচু স্থান আপনি আপনার কাব্যের গায়ে জুড়ে দিলেন আপনি জানেন না আমার কঠিন হাত লোহা ভাঙতে পারে পাথর কাটতে পারে আপনি জানেন না আমার ক্ষুধার্ত পা কেবল দৌড় চায় আমার রাজ্যে কোনো কাব্য নেই আমার শরীরে কেবল মাংস নেই আপনি দেখছি শুধুই মানুষ নন কৃতদাসীর ভাতের থালায় স্নেহ রাখেন বুকের ভাঁজে আরাম এই দেখুন কবি আমার গুহায় একটু একটু করে ভোর হচ্ছে আলো ফুটছে মিশমিশে রাত মিশে যাচ্ছে মরুভূমিতে আপনি শুধুই মানুষ নন কবি তাই তো আপনার কাব্যে বাস করতে গিয়ে আমার গুহায় সকাল হলো কাব্যের উঠোনে আমি এখন চড়াই হয়ে আলো খুঁটছি কবি আপনার কলম শেষ হলে বলবেন সিংওয়ালা মহিষ কিংবা সিংহ গুহার বাইরে অপেক্ষায় আছে নমস্কার